welcome to everybody to my channel তো এখন যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করছি সেই বিষয়টা হলো জিওমেট্রিক্যাল সলিড জিওমেট্রিক্যাল সলিড এখানে হেক্সাগোনাল প্রিজম তো আমরা হেক্সাগোনাল প্রিজমে যে প্রবলেমটা এখন শো হচ্ছে সেই প্রবলেমটা তোমরা তুলে নাও তারপরে আমরা ধাপে ধাপে ড্রয়িংয়ের ভিতরে প্রবেশ করব তো প্রথমে আমরা একটি হরাইজন্টাল লাইন টেনেছি এই লাইনের সমান্তরালে কিছু দূরে একটি সমান্তরাল লাইন টানব এই লাইন থেকে উপরের দিকে আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা একটু বাড়ালাম বাড়ালাম ওই যে কোনো একটা জায়গা থেকে উপরের দিকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল টানলাম অ্যাঙ্গেল টানা এই যে লাইনটা টানা হচ্ছে এই লাইনটার মাপ হলো টোয়েন্টি এমএম টোয়েন্টি এমএম বিন্দু বসালাম একইভাবে সমান্তরালে লাইন টেনে দিলাম এরপরে আমা আমরা এই অংশটা মুছে দেওয়ার পরে এই যে দুদিকে দুটো বিন্দু দুটো মানে যে লম্বটা টানা হয়েছে এই দুটো বিন্দুতে আমরা এরপরে দুদিকে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি করে অ্যাঙ্গেল টানব উপরের দিকে আমরা এখন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল টানছি একইভাবে এবং সরলরেখাতে যুক্ত করলাম একইভাবে নিচের দিকে আমরা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল টানছি অ্যাঙ্গেল টেনে একইভাবে অ্যাঙ্গেল টানলাম একইভাবে এই বাহুর মাপ টোয়েন্টি এম mm, এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দুদিকে কেটে নিলাম এরপর একইভাবে এই বিন্দুতে আমরা এদিকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল টানব টেনে যুক্ত করে দিলাম একইভাবে নিচের দিকেও সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল টেনে আমরা যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার পরে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম এরপরে আমরা যে অংশটায় আসছি সে অংশটা হলো এই লাইনের সমান্তরালে আমরা ডান দিকে প্রজেকশান লাইন টানছি বিস্তৃতি বিস্তৃত করে দিচ্ছি এটা আমাদের প্রয়োজনে লাগবে একইভাবে আমরা আমরা উপরের দিকেও আমরা প্রজেকশন লাইন টানব প্রজেকশন লাইন টানা হয়ে গেল এরপরে উপরে যে প্রিজম এই প্রিজমের হাইটটা দেওয়া আছে এখানে ফর্টি ফাইভ এমএম তো ফর্টি ফাইভ এমএম আমরা বিন্দু বসে কেটে নিলাম একইভাবে সেট স্কোয়ারের সাহায্যে বাকি বাহুগুলো ফর্টি ফাইভ এমএম সেটা আমরা যুক্ত করে দিলাম এরপরে যে কোনো জায়গায় মেন যে প্রথমে হরাইজন্টাল লাইনটা টানা হয়েছিল ওই লাইনে যে কোনো একটা বিন্দুতে আমরা এখন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল টানছি একইভাবে এর বাম দিকে আমরা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল টানব অর্থাৎ এই যে প্রিজমটা এটাকে সিক্সটি ডিগ্রি কোণে ডান দিকে এই মুহূর্তে হেলাও তো একইভাবে এই মাপগুলো ধাপে ধাপে আমরা পাশের যে সিক্সটি ডিগ্রি কোণে যে হেলানো প্রিজমটা আঁকা হচ্ছে সেখানে ধাপে ধাপে তুলে আনব একইভাবে বাহুগুলো সমান্তরালে টানছি রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে একইভাবে এটা forty five mm forty five mm আমরা কেটে নিলাম এরপরে স্কেলের সাহায্যে আমরা তিনটি বিন্দু যোগ করে দিলাম এরপরে বাড়তি অংশগুলো বাহুগুলো আমরা রিমুভ করে দিলাম এই অংশগুলোকে ডিপ করছি এখন টুই পেন্সিল দ্বারা এরপরে আমরা কি করব এখন সেট স্কোয়ারে বসাচ্ছি সেট স্কোয়ারে বসিয়ে আমরা এই যে ষাটি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রিজমটা হেলানো হয়েছে ওখান থেকে নিচের দিকে ভার্টিক্যাল লাইন টানছি অর্থাৎ এগুলো প্রজেকশান লাইন আমরা টানছি এর টপ ভিউটা কেমন হয় সেটা দেখানোর জন্য এরপরে আমরা একইভাবে হরাইজন্টাল লাইনগুলি এই প্রজেকশান লাইন হিসাবে টানছি ডান দিকে এরপরে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রিজমটা হেলানো হয়েছে কিভাবে নিচের অংশটা রেডি হচ্ছে অর্থাৎ ষড়ভুজ যেটা সেটা কিভাবে রেডি হচ্ছে সেটা এখন দেখা একইভাবে এই অংশটা ডটেড হবে কারণ আরেকটি অংশের দ্বারা এটা কভার হয়ে যাচ্ছে সেই জন্য এই অংশটাকে ডটেড হিসাবে চিহ্নিত করা হচ্ছে একইভাবে ডান দিকে এই অংশটা কন্টিনিউয়াস লাইন হবে কারণ এই অংশটা সামনের দিকে আছে আর বাকি অংশটা যেটা ডটেড হয়েছে সেই অংশটা আমরা পিছনের দিকে পাচ্ছি এই অংশটা আমাদের রেডি হয়ে গেল এরপরে আমরা এখান থেকে এই লাইনের লম্ব একটি টানলাম এরপরে আমরা যে অংশটা আসছি সে অংশটা হলো left side view left side view কেমন হবে এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল টানছি বৃত্তচাপগুলি টেনে নিচ্ছি একইভাবে বৃত্তচাপগুলো এভাবে টানার পরে উপরের দিকে সেট স্কোয়ারের সাহায্যে আমরা এই যে বৃত্তচাপগুলো টানা হয়েছে এর যে শেষ প্রান্ত এখান থেকে একইভাবে উপরের দিকে আমরা লম্ব তুলে দেব যাকে হরাইজন্টালি যে প্রজেকশন লাইনগুলো এসছে এবং ভার্টিক্যালি যে লাইনগুলো উঠছে এরা পরস্পরকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে এরপরে আমরা একইভাবে লেফট সাইড ভিউটা কেমন আসে সেটাই এখন দেখছি একইভাবে সরভুজটা এখন আঁকা হচ্ছে নিচেরটা আমাদের এক কন্টিনিউয়াস লাইন হলো একইভাবে উপরেরটা আমরা পিছনে যে অংশটা থাকবে সেই অংশটাকে ডটেড বলে চিহ্নিত করছি আর সামনে যে অংশটা থাকবে সেটাকে কন্টিনিউয়াস লাইন হিসাবে চিহ্নিত করছি তো এরপরে আমরা বাহুগুলোকে পরস্পর যুক্ত করে দিলাম যুক্ত করে দিলেই আমাদের ড্রয়িং কমপ্লিট এরপরে আমাদের যে অংশটা বাকি আছে সে অংশটা হলো নামকরণগুলো করা হয়নি তো নামকরণগুলো এখন দেখা দেখানো হচ্ছে তো প্রথমে এক্স ওয়াই এবং পিপি এরপরে A B C D E F একইভাবে এ ড্যাশ করা হলো A B C D E F G F এর যে এখানে এ টানা হয়েছে এখানে ড্যাশ করা হলো একইভাবে এখানে A one B one C one D one E one F one একইভাবে এখানে A two B two C two D two E two F two একইভাবে আমরা উপরের একইভাবে যে ফ্রন্ট ভিউটা হয়েছে সেই ভিউটা একইভাবে এখানে নামকরণগুলো করব এরপরে আমরা যে সাইড ভিউটা এঁকেছি লেফট সাইড ভিউ একইভাবে এখানে A two dash B two dash C two dash যেভাবে হয়েছে যে যেভাবে নামকরণগুলো করছি ধাপে ধাপে তোমরা সেইগুলো তুলে নাও তুলে নিলে আমাদের ড্রয়িং কমপ্লিট শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ